বাবাজি নিজের দিকে নিজে তাকাইবে ও বন্ধু তোমার আমার সামনে মার কথা বললে দিক নরম হয় না এ বন্ধু অলি হইতে চাও মা বাপ বেজার থাকলে অলি হওয়া যাবি না নাই কার মা আছে কার বাবা নাই আমার জানা নাই কার মা নাই বাবাও নাই এ বন্ধু আমার দিল বলে একটু পরে রামার বাগের এই ঈদগার মাটিও কাটবে একটু পরে এই মাটিও চিৎকার করে করে বলবে আল্লাহ আমার উপরে বসিয়া যে বান্দারা কান্দে এই কান্দিনা বান্দারা যদি তুমি মাপ না করো মাওলা মাপ না করা পর্যন্ত আমি ওজন সইতে পারি না আমার বন্ধুগণ মায়া করে বলেন না আল্লাহ আর একবার বলেন আল্লাহ আর একবার ডাক দিয়ে বলেন আল্লাহ এ বন্ধু হে বাবা দিন যার মা নাই তার মতন বড় দুঃখী কেউ নাই বাজার কার মা বাপ যেন কবর থেকে ডেকে বলতেছি ও আল্লাহর বান্দা আমি তোমাদের দুনিয়ায় ছুঁয়ে কিন্তু আমরা মা বাবার কবরের খবর নিলাম না বাদাম মায়ের দরদি দ্বারা তারাই কাঁদবে তো বন্ধু এ বন্ধু তোমার আমার সামনে মা বাবার নাম নিলে চোখে পানি আসতে চায় না কিন্তু দেখো যার কোনো জাহান্নাম নাই যে জান্নাতে না ঢুকলে জান্নাতের দরজা খোলা হবে না এই রহমতের নবীর সামনে যদি কেউ মায়ের কথা বলতো বাপের কথা বলতো আমার নবীও মা বাবার কথা বলতে যে চোখের পানি সেরে কান্ত একজন সাহাবী নবীকে ডাক দিয়ে বলতেছেন অগনবী আল্লাহ এবং আল্লাহর কথা মানার পরে খেদমত করব কার আমার নবী বললেন তোমার মা আমার নবী বললেন তোমার মা আমার নবী বললেন তোমার মা চতুর্থবার আমার নবী বললেন তোমার বাবার এই কথা বলে আর সাহাবিরা নজর করে দেখে চোখের পানি দিয়ে তিন নবী দাঁড়িয়ে বিজায় দেয় চেহারা লাল হইয়া গেছে সাহাবিরা কান্দের কয় নবী ও যখন এই মার কথা জিগেই তখন এই খালি কান আমার নবী চোখের পানি মোসের ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারা তোমাদের তো কপাল ভালো তোমরা তো ভাগ্যবান সন্তান তোমাদের মা বেঁচে আছে বাবাও বেঁচে আছে রবি মোহাম্মদের মাও নাই বাবাও এই জন্যে তোমরা আমার মা বাবার কথা জিগাইলি কেমন জানি তোমাদের মা বাবার কথা জিগাইলে আমার মা বাবার কথা মনে হইয়া এ বন্ধু নবীর উন্মতরাই তো নবীর প্রেমে কাঁদবে নবীর উন্মতেরই তো নবীর প্রেমে কাঁদবে কান্না না আসলেও কান্নার ভান ধরবে তাও এটাই হাসরের ময়দানে না যাতে রুশিলা হয়ে যাবে একটু চিৎকার মেরে বলেন না আল্লাহ আর মাবুদের মহাব্বতে নবীর মহাব্বতে কাঁদতে যায় চোখের পানি পড়লে এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না এই চোখের পানি গালে মুখে মিশায় রাখবেন এই এক ফোটার চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন ইয়াও মাইয়া ফিরুল মারু আখি যেই দিনের ব্যাপারে আমার মাওলা বলেন মালিক ইয়াউমিদ্দিন এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন মা তার বাচ্চাদেরকে চিনবে না কোনো সন্তান মা বাপকে চিনবে না ভাই তার বোনের উপকারে আসবে না বোন তার ভাইয়ের উপকারে আসবে না এমনকি যেই দিন আমার মাওলা বলবে সূর্য আজ হাসরের মাঠ ও সূর্য আমি মাওলা তোমারে হুকুম দিলাম তুমি তোমার বারোটা মুখ খুলিয়া আলো দাও আরে বন্ধু সূর্য যখন বারোটা মুখ খুলিয়া আলো দিবে যেই দিন যুগের বাণী তোমার কল্যাণ বয়ে আনবে যেই দিন সূর্য যখন বারোটা মুখ খুলিয়া আলো দেওয়া শুরু করবে মাতার কাছে সূর্য চলে আসবি তাপ দেওয়ার কারণে কত বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে জানি একটু মায়া লাগায় কোন মাফের জন্য বলস না এ যুবক তোমার বুঝি আল্লাহ বলতে ভালো লাগে না আমি বলে ডাক দিতে বলবো যে মনে করেন হুজুর আমার জীবনে গোনা আছে আজকে আমি অলি হওয়ার নিয়তে আইছি অলি আল্লাহর মজলিসে বসে আমি অলি হইতাম চাই এরে বাজান তুমি কি গুণা করছ মায়েরে মা কইয়া ডাক দিলে মা মাফ করে দেয় দিলটা নরম হইয়া যায় মায়ের চাইতে তো আল্লাহর দয়া বেশি কেউ কারো দিকে তাকাইস না মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজেরে চিনে নাই সে আল্লাহরে চিনে নাই আমার নবী বলছেন উম্মত মরার আগে তুমি মরিয়া যাইও কেমনি মরার আগে মরবেন চক্ষুটা বন্ধ করিয়া ভাবি অলি না হইয়া উপায় নাই একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখে বাজার আপনার মা আপনার আপন না আপনার বাবা আপনার আপন না শুধুমাত্র নেক আমল আপনার আপন এরে বন্ধু চক্ষুটা বন্ধ করিয়া মাঝে মধ্যে ভাববেন এই তো বুঝি আমি মরিয়া গেলাম যদি আমারে বড়ি পাতার গরম জলে আমাকে গোসল করে দিবি এই তো বুঝি আমারে চারজনে কান্দি তাদেরকে বলবো খবরদার নড়াচড়া নাই খবরদার নড়াচড়া নাই আপনার কাজ আপনি করেন আপনি অন্যজনের খেয়াল নষ্ট করবেন না এই জায়গাটার মধ্যে চরমনে হজরতের তাবাদ জুয়াইসা গেছে এই জায়গাটার মধ্যে হাজিয়ান্দা দুলা মহাদারে মক্রি তাবাদ জুয়াইসা গেছে এই জায়গাটার মধ্যে সারা রাত বয়ান করার জন্য আসি নাই সারা রাত তুমিও থাকবা না আমিও থাকবো না আস দোকানটা বন্ধ করি আস অথবা দোকানের মধ্যে বসে তুমি বয়ানটা শোন আল্লাহর দিকে তুমি কান লাগা আমার আল্লাহ কত মায়া কইরা কইছে ফাফিরু ইলাল্লাহ আয় বান্দা আয় আমার দিকে ফিরে আয় ফাফিরু ইলাল্লাহ বন্ধু আমার দিকে ফিরে আয় দৌড়া আমার দিকে দৌড়া ওয়াসার রুইলা মা ফিরাতে মির রব্বিকুম তুই আমি গোনা মাফের দিকে দৌড়া আমার গোনা মাফের দিকে দৌড়া আমার মাপ পাওয়ার জন্য দৌড়া এই বান্দা তুই আমার দিকে দৌড়াবি আমি তোরে দৌড়ে খুলে নিয়ে নিব এই বান্দা তুই গুণা করিয়া যেন নিরাশ না হ তুই কি গুণা করতো আমি আল্লাহ তোরে সাবধান করে বলে দিয়েছি লা তাক না তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইস না আরে বান্দা তুই কেমনে রে আমার ভুলার রুস ইয়া ইহালি ইনসান ও মা গর্র কবির অব্বিকাল করিম এ ইনসান তুই আমারে তুই কই যার এই বুড়া তুই আমারে তুই কই যার এই যুবক তুই আমারে তুই কই যার এই নারী এই পুরুষ তুই আমারে তুই কই যার আয় ফাকির রুইলাল্লাহ আয় আমার দিকে ফিরে আয় আমি আল্লাহ না তোরে আদর করে বানাইছি খালাকাল ইনসান আমি আল্লাহ না তোরে বানাইছি আমি তোরে কত সুন্দর চেহারা দিছি লাকাদ খালাকনাল ইনসানি লাকাদ খালাকনাল ইনসানা আসছি আহসানি তাকুবিম আমি তোরে কত সুন্দর সুরত দিছি এই বান্দা তুই তো কিচ্ছু ছিলি না হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ুম মাযকুরা তুই তো কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলি না রে আমি তো তোকে বানাইছি তুই কেমনে আমার তুই কই যা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম তুই বুঝি আমারে খুঁজে পাচ্ছিস না দোকানের ব্যথা কিনা বেশি এই জন্য বুঝি আমারে তালাশ করে পাস না তুই দোকানে বসে আমারে তালাশ কর আমি তো দোকানেও আছি পাইলামা তুয়াল্লু ফাসান মাওয়া আমি তোর ডাইনে আমি তোর বামে আমি তোর পিছনে আমি তোর পিছনে আমি তোর সামনে আমি তোর মাথার উপরে আমি আসমানে আমি জমিনে আমি আকাশে আমি বাতাসে আমি আতালে আমি পাতালে এই তুই মনে করতেছস আমি বুঝি তোর অনেক দূরে না না না না আমি তোর ঘরের রোগের চাইতো নিকটে এই মাসুককে খুঁজিয়া দেখ আশেকরা মাসুককে দেখা যায় তুই মনে করতেছিস মাসুক বুঝি কবরে মাসুক বুঝে দূরে না আসে কেন মাসুক কখনো দূরে নয় মাসুক তোর কাছে আছে তুই মাওলার পাগল হয়ে তুই একটা ডাক দিবি আল্লাহ তোকে বারবার বলে দিয়েছে তুই আমাকে ডাক দে আমি তোর ডাকে সারা দেব উদরণী আস্থা দিবি রাখুন তুই আমার ডাক দে আমি তোর ডাকে সারা দেব তুই আমার কাছে চা ওই ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইননি করিব তুই আমার কাছে চা আমি তোকে দেওয়ার জন্য তৈরি আছি এই তুই যেন আমাকে ভুলে না যাও এই জন্য আমি বলে দিয়েছি ফাজ করুন আজ করুকুম তুই আমাকে স্মরণ রাখবি আমিও তোকে স্মরণ রাখবো তবে রে বান্দা তোর স্মরণটা হবে আলাদা আর আমি মাওলার স্মরণটা হবে আলাদা তফসিরে বাইজাবির মধ্যে মুফাসির বলেন বান্দা আল্লাহকে স্মরণ করবে ফাত ফি ইবাদি আল্লাহকে ডাকার মাধ্যমে আল্লাহর ইবাদত করার মাধ্যমে আর গোলাম আল্লাহকে বান্দা আল্লাহকে ডাকবে ইবাদত করার মাধ্যমে আর আল্লাহ বান্দাকে স্মরণ করবে ওয়াজ করুনা সওয়াবি প্রতিদান দেওয়ার মাধ্যমে কান্দা কান্দা কান্দা আল্লাহর কাছে আল্লাহ মাপ বলবে ইয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে আল্লাহ রব্বি ফিরলি রব্বি ফিরলি বান্দা আল্লাহর কাছে বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বান্দা তুই এভাবে বলে দেখ আমি আল্লাহ তোকে মাফ করে দেব তুই আমার আমাকে ডাকবি ইবাদত করার মাধ্যমে আর আমি তোকে ডাকবো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে এই কিটকার দিয়ে বলস না আল্লাহ আরে দিকে নিজে তাকাও তোমার কবের তুমি হিসাব দিবা এই মুরব্বী বাজার নিতে আমার জীবনের শেষ বয়ান হইতে পারে আগামী বছর আমি বেঁচে নাও থাকতে পারি আমাকে তোমরা দাওয়াত দিয়েছ আমি কি নিয়ে আসছি তোমাদের পক্ষে আমি সৈয়দ ফজল করিমের পক্ষ থেকে কি নিয়ে আসছি আমি কারি ইব্রাহিম সাবুদানির হজরতের পক্ষ থেকে কি আনছি আমি আমার পীর মুর্শিদ হাটাদারির হজরত আল্লামা শাহ আহমদ ছবির পক্ষ থেকে কি আনছি আমার পীর মুর্শিদ শায়েখে দাওনা মিজানুর রহমান চৌধুরীর পক্ষ থেকে কি আনছি ওলামে হক্কানিদের পক্ষ থেকে চিস্তিয়া তরিকার পক্ষ থেকে কাদিয়া তরিকার পক্ষ থেকে নকশবন্দিয়া তরিকার পক্ষ থেকে মুজাদ্দিয়া তরিকার পক্ষ থেকে সাহাবিদিয়া তরিকার পক্ষ থেকে সোহার্দিয়া তরিকার পক্ষ থেকে আমি আকাবির আসলাম বুজুর্গদের পক্ষ থেকে কি আনছি একবার চিন্তা করে দেখ এই কথাটাই নিয়ে আইছি ইয়া আইয়ুহাল ইনসানু মা কাররাকা বিরব্বিকাল কারীম কই যাস বান্দা আয় ফাপির রুইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আয় আল্লাহ না ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও ইমান মোলারা আমাকে ভয় কর ও ইমান মোলারা আমাকে ভয় কর ভাই তুই আল্লাহ বলে ডাক দিস না যদি মনে করো তোর কোনো গুণা নাই আর যদি মনে করো যেখানে হাদিস রসুল বলেছেন আমার উম্মতকে জাহান নামে নিয়ে যাইতে পারবে একটা কবিরা গুনাই একটা কবিরা গুনাই যথেষ্ট জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যদি তুই মনে করস তোর গুণা আছে তাহলে তুই দোকানদার তুই জমিদার তুই ধনী তুই গরিব তুই বক্তা তুই শ্রোতা তুই আলেম তুই তলবে এলেম তুই বাচ্চা তুই ফকির তুই বাড়িওয়ালা তুই ভাড়াটিয়া তুই গার্মেন্টসের মালিক আর তফাত করিস না আয় আল্লাহর দিকে ফিরে আয় যদি গুণা থেকে থাকে গুণা মাপ পাওয়ার জন্য আল্লাহ হওয়ার জন্য বলস না আল্লাহ আরে বন্ধু কেউ কারো দিকে তাকাইস না নিজের দিকে নিজে তাকাবি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু আমার বন্ধুগণ আমার ভাইরা নবী মোহাম্মদ কান্দেন নবী কান্দে নবী কান্দে সাহাবাই কারাম ডাক দিয়ে বলেন নবী ও মা বাবারে বুঝি আপনি অনেক ভালোবাসেন খুব খেয়াল করো খুব খেয়াল করো এখান থেকে তুমি চলে যে কি করবা এখান থেকে তুমি যে কি করবা এখান থেকে যাইয়া তো তুমি ঘুমাইবা কিন্তু বাজান এরকম ঘুম তো তোমার দাদাও ঘুমাইতো প্লিজ কেউ কারো খেয়ালে আঘাত করবেন না বয়ানটা মনোযোগ সহকারে শোনা লাগবে অলি হইতে গেলে পাঁচটা কাজ ধারাবাহিকভাবে করতে হবে এক নাম্বার সকল প্রকার গুণা ছেড়ে দেওয়া গোনারে আমাদের বুজুর্গরা বলি আল্লাহরা কেমন ভয় করতো বাদানরে ফকিউল আসর ইমামুল আউলিয়া ফকিহুন্না রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ কবরের কাছে দিয়া যায় ও বন্ধু গঙ্গি রহমতুল্লাহ কথা নাই বার্তা নাই নিচের দিকে মাথাটা দিয়ে পাঁচবার চিৎকার মেরে মেরে বললেন আল্লাহ আবার বললেন আল্লাহ আল্লাহ আর একবার বললেন পঞ্চম নম্বর বললেন আল্লাহ এবার বাজান সাগরেতরা ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহরলি আপনি কবরের কাছে দিয়া যাইতে কথা নাই বার্তা নাই হঠাৎ করে কবরবাসীকে সালাম দিয়া আপনি আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিলেন কারণ কি গঙ্গির রহমতুল্লাহ চোখের পানি চেড়ে দিয়ে বলে তোমরা বুঝি অনেকে শোনো না এই কবর রেস কবরবাসীকে সালাম দেওয়ার পর এই কবর আমারে পাঁচবার ডাক দিয়া পাঁচটা কথা বলছে এই কবর প্রতিদিন মানুষদেরকে পাঁচবার ডাকে গঙ্গি রহমতুল্লাহ বলেন এই কবর আমারে চিৎকার মেরে মেরে ডাক দিয়া কইছি এরে রশিদ আহমদ গঙ্গিহি আমি কিন্তু সাপের ঘর আমি কিন্তু বিচ্ছুর ঘর আমার কাছে নেক সারা আইলি কিন্তু নাকের সিদ্রি দিয়া এক সিদ্রি দিয়া সাপ ঢুকবে আর এক সিদ্রি দিয়া ওই সাপ কিন্তু তোমার মাথার মগজ কামড়ে নিয়ে আর এক সিদ্রি দিয়ে বেরোবে গম্ভীর রহমতুল্লাহ বলে কবর আমারে ডাক দিয়া বলে রে রশিদ আমি কিন্তু আগুনের ঘর আমার কাছে যদি গুণা লই আসে আমি কিন্তু পায়ের পাতা থেকে শুরু করে মাথার চাঁদি পর্যন্ত আগুন লাগাই দিব আমার কাছে যদি গুণা আসে আমি কিন্তু দুই সাইডের মাটির এমন ভাবে সাপ দিতে কম কোমরের হাড্ডি এক কোমরের হাড্ডি আর এক কোমরের যাতে মট মট মট মট তোমার বুঝি কান্না আসে না যে চলিয়া যাইতে চায় তাকে চলিয়া যাইতে দিবা মানুষের এখন দিলটা শক্ত হয়ে গেছে এখন চোখের পানি পড়তে চায় না এ বন্ধু এ বাবাদি এক নম্বর সবক হইল সর্বপ্রকার গোনা থেকে বাচ্চা থাকা আর এই গোনা থেকে বাচ্চা থাকতে গেলে সবক মানতে হবে স্লোগানটা মুখস্থ রাখতে হবে গোনা যত ছোট করতাম না নাকি যত ছোট ছাড়তাম না তৃতীয় নম্বর সবক হলো আমার আল্লাহর হুকুম ফরজ ঠিক মতন আদায় করা এই ফরজ হুকুমের মধ্যে মা বাবার খেদমত করা লাগবে যদি মা বাবা ইচ্ছা থাকে কথা বলেন ঠিক না বেঠি আর যদি মরিয়া যায় মা বাবার কবরটাও জিয়ারত করা লাগবে কথা বলেন ঠিক না বেঠি প্লিজ কোনো দিকে নজর দিবেন না আমার দিল বলতেছে আজকের কবুল যাবে কারণ আমি নজর করে দেখতেছি আলেমরা কান্দে আমি নজর করে দেখতেছি কান্দে কান্দে বাবাজি মায়া লাগায় আর একবার বলস না আল্লাহ করতেছি কেউ কারো দিকে তাকাইস না নিজের দিকে নিজে তাকা নিজের কোনার দিকে নিজে তাকা আহা হায়াত যেহেতু আমার কাছে নাই এই গোনা লইয়া যদি মালাকুল মত আমার ধরিয়া কবরে লইয়া যায় তাইলে আজকে আমার উপায় কি আমার উপায় কি কান্না না আসলো এই ময়দানে বৈশাখ কান্নার ভান ধরলো আল্লাহ মাফ করে দিবে কার মা জানি ডাক দিয়ে কয় বাবা ও কার বাবা জানি বলতেছে বাবা মাহফিল পাইয়াও আমরা মা বাবার লেগা মারফেরাত কামনা করে কান্নাকাটি করলি না কবর এসে খবর পাইছি কোন ছেলে মেয়ে যদি মা বাবার ফেরাত কামনা করে আল্লাহকে আল্লাহ বলে আমার আল্লাহ সন্তানদের ডাকে রুচিলা বেশি আল্লাহ আল্লাহ বলেন কেন আমার বিশ্বাস আমি অপরাধী হইতে পারি আমার বিশ্বাস তুমি আমি অপরাধী হইতে পারি কিন্তু এই মজলিশের মধ্যে এমন এক গোলাম আল্লাহর অলি হইয়া বৈশা রয়েছে যারা আমরা চোখ চর্ম চোখে তারে চিনি না কিন্তু আল্লাহ তারে ঠিকই চিনে এই লোকটাও এখানে বসিয়া রয়েছে এই লোকটা রুসিরা আল্লাহ তোমার আমার মাফ করে দিবে চিৎকার দিয়ে বলো না মুসলমান বাইরারে আমার আমার নবীও ছিলেন মা বাবার ভক্ত ফরজ হুকুমের মধ্যে পিতা মাতার খেদমত করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা এটাও ফরজ প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না আমার নবীকে সাবি বললেন ওগো নবী তাইলে আপনি কি মা বাবাকে অনেক ভালোবাসেন আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন কেউ চিল্লাইলে কানতে থাকলে কানতে দিবে এটা আমি আমার হায়াতের শেষবার মনে করে বয়ান করছি ওরে যুবক আগে তো আমার বয়ান এই রঙের ছিল না দেখ ওলি আল্লাহর সহবতে যে আমি কি পাইছি আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবা জি খুব খেয়াল করে কথাগুলি শুনবেন এই তো মঞ্চে ওঠার আগেও তো উজানি হজরতের হাত মাথায় ভুলে নিয়েছি মঞ্চে ওঠার আগেও তো সন্দীপের হজরতের ছেলে মুক্তি ফয়জুল্লাহ হুদুর ওনার হাত মাথায় লাগায় নিয়ে আইসি এ বন্ধু বলিদের হাতের সাথে হাতটা লাগানো এ বন্ধু নাই এই ময়দান অলি ময়দান হয়ে গেছে কাজী দোকানদার দোকানে বসে আল্লাহ আল্লাহ বলো ও বাড়িওয়ালা বাড়িতে বসে আল্লাহ আল্লাহ বলো ও গাড়িওয়ালা গাড়িতে বসে আল্লাহ আল্লাহ বলো ওরে যুবক বন্ধুরা দাঁড়ায় আসো দাঁড়ায় থেকে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ তোমারে কবুল করবে আল্লাহ মায়া লাগায় বলো না আল্লাহ আর একবার বলো না আল্লাহ আপনি কি মায়েরে খুব ভালোবাসেন বাপেরে খুব ভালোবাসেন বলে হ্যাঁ কিন্তু আমার মা নাই বাপ নেই আমার মাও নাই বাপ নাই দেখেন নবী কেমন মায়ের পাগল ছিলেন বাপের পাগল ছিলেন বাজার আল্লাহ নবী হাসান আর হুসেনকে কোলে করে নিয়ে বসে রয়েছে প্লিজ কোনো দিকে খেয়াল দিও না নবীর মোহাব্বতের কথা বলা হইতেছে আমার নবী কেমন মা বাবার মোহাব্বত করতে আল্লাহ নবী হাসান হোসেনকে কোলে করে নিয়ে বসে আছেন হজরত আলী বাহির থেকে সফর থেকে বাড়িতে এসে বাড়িতে এসে ফাতেমাকে ডাক দিয়ে বলেন ও বিবি ফাতেমা তু জহুরা কই কই জান্নাতি যুবকদের সর্দার দুইজন কই মা ডাক দিয়ে বলতেছেন পুত্র দুইজন তো নানার খুলে গেছে নানার দরবারে গেছে হজরতে আলী একটা দৌড় মাইরা গেলেন নবীর দরবারে যাইয়া দেখে নবীজি দুইটা নাতির দুই সাইডে নিয়ে আদর করতেছে সুমা খাইতেছে হজরত আলী নবীর কাছে দাঁড়াইয়া সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবার গলার আওয়াজ পাইয়া দু সন্তান নানার ডাক দিয়ে কয় নানা গো আব্বাই আইসে আব্বার কোলে উঠতে চাই নবীজি কান্দার ডাক দিয়ে বলে তোমরা তো এখন যাইবাই তোমরা তো উঠবাই তোমাদের তো আমি নিষেধ করব না কারণ তোমাদের বাবা বেঁচে আছে বাজান এই বয়ান সবার ভালো লাগবে না সবাই কিন্তু কানতে পারবে না আহারে এত বড় একটা বেস্তের বাগান পাইও যারা বাগান ছত্রভঙ্গ হইতে চান আমি নিষেধ করব না তবে বাদান কি করতেছেন একটা বার খেয়াল করে দেখে আপনি না ওয়াজ মাহফিলে ওলি আল্লাহ হইতে আইছে বাজান কত সময় কত জায়গায় কাটাইতে পারবে এই একটা রাত্রের কিছু সময় একটু আল্লাহ ওদের সবতে দিয়ে দেয় এ বন্ধু নবীজি বলতেছেন আমি তোমাদের নিষেধ করব না যাও তোমরা তোমাদের বাবা কুলে উঠে যাও এবার নবীজি সুন্দর করে তাকায় আছে জেগে কেমনে বাপের কুলের কুলে দুই ফোলা উঠে দুইটা সন্তান দৌড়ে দেয় আব্বু কই আলিরে ধরে ধরে চুমা খায় হজরত আলিও হাসান হুসারে চুমা দেয় আল্লাহ নবী দৃশ্যটা দেখে সাদা তাঙ্গুর মুখের ভিতর নিয়া আমার বন্ধুগণ বুবার মতন গুনগুন করে কান্দে আর চোখের পানি দিয়ে দাড়ি বিদায় দেয় গালের থর থরথর করে নারে আর বুবার মতো লো করে কান্দে হজরত আলী দুইটা সন্তান নামা দিয়ে কয় কি গো নবী কান্দেন কেন আমার নবী কয় আলী রে তোমার বাচ্চারা যখন তোমার আব্বু কইয়া ডাক দিছে আর তুমিও যখন তাদের আব্বু কইয়া চুমা দিছ আমার তখন তোমাদের বুঝি কান্না আসে না এই চোখের পানি বড় দামি জিনিস প্লিজ বারবার বলতেছি যে চলিয়া যায় চলে যাইতে দাও একটা বান্দা থাকলে একটা বান্দাকে নিয়ে আজকে কান্নাকাটি করব বলি আল্লাহ হব মাজার এই জন্যে নবীর কথা এত জোর দিয়ে বলতেছি কারণ কবরে যাইয়া দেখো নবী সারা উপায় না কেন রে নবীর উম্মতরা নবীর জীবনী শুনে কাঁদবি না আল্লাহ নবী কান্দার ডাক দেব আলী রে দুনিয়াতে যেই ছেলে মেয়ের মা বাপ নাই আমি তোমারে বলবো এই এতিম বাচ্চার সামনে তুমি কোনোদিন তোমার ফুতের আদর করো কেন কেন নবী ডাক দিয়ে বলতেছেন আলী তুমি যদি এতিম বাচ্চার সামনে তোমার বাচ্চাদের আদর করো এতিম বাচ্চাদের মা বাবার কথা মনে হয়ে যাবে তারা তখন কাঁপবে আমার মতো হজরত আলী কয়া রসুল আপনি মায়ের এত ভালোবাসেন বাপের এত ভালোবাসে বন্ধু দুনিয়াতে যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই দুনিয়াতে যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই এই তো কয়দিন আগে আমি কাশীপুর মাদ্রাসায় মাহফিল করেছিলাম দারুল দারুল আকাম আমার বন্ধুগণ এই মাদ্রাসায় সম্ভবত বয়ানটা করেছিলাম ওই দিন আমি বুঝেছি আমি বুঝছি কোন দিন কোন এক সফর করার জন্য বরিশালে যাইতেছিলাম আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স উঠছে অ্যাম্বুলেন্সের দুই সাইডে লাল নিশান লাল কাপড় দেখা যায় লাল কাপড়ের টুকরা দিকে বুঝতে পারছি এটা লাশবাহী গাড়ি আমার বন্ধুগণ আমার বাইরা আমরা সবাই ফেরিতে উঠার পরে যখন গাড়ি বন্ধ করে দিছি ওরে বাবাজি আমার পিছনের লাশ বাই গাড়ি থেকে গাড়ির ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে বাচ্চাটা কান্দে আর চিল্লে চিল্লে কয় তোমরা আমার আম্মুরে কাঠের বাক্সে বইরা রাখছো কেন আমি আমার আম্মুর কাছে যাবো দুধ আমি আমার আম্মুর কাছে যাবো দুধু খাবো চিৎকার দিয়ে দিয়ে বলে কান্দে তার মতন বড় কেউ নেয় এই পৃথিবীর তিনটা দৃশ্য দেখে সবাই কাঁদছে একটা হলো বাজান রে এই তো গত কয়েক বছর আগে যখন রোহিঙ্গা মুসলমানদের মেরে ভালো বৌদ্ধের গোষ্ঠীরা মুসলমান নারীর কোলে সন্তান মায়ের তরা তারা যখন গুলি করল মায় তো গুলি খাইয়া বাচ্চা কোলে নিয়ে জমিনে শুয়ে পড়ছে বাচ্চা মনে করছে আমার মা শুইলেই তো আমারে দুধ দেয় এই কথাটা ভাবিয়ে যখন বাচ্চাটা কোলে শুয়ে যখন অম্মন অম্মন আম্মা আম্মা কইয়া ডাকে বৌদ্ধের গোষ্ঠীরা আমার বন্ধুগণ মুসলমানকে কষ্ট দেওয়ার জন্যে এই বাচ্চার সামনে যখন মায়ের জব করল মায়ের গলার মধ্যে ছুরি চালাই এই বাচ্চাটা মনে করছে আমার মা শুয়ে রয়েছে এই বাচ্চাটা আমার বন্ধুগণ মায়ের স্তনে দুধ পান করার জন্য বারবার দারাজ কেন তাই হ্যাঁ? না খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই বাচ্চাটা মনে করছে আমার মা তো দুধ দিবে বাচ্চা তো জানে না যে আমার মা চিরদিনের জন্য শুয়ে পড়ছে বাচ্চাটা দুধু খাওয়ার জন্য সামনে যা আগে থেকেই তো মা বাচ্চাকে দুধ দিত কিন্তু এখন বারবার দুধের কাছে মুখ নিয়ে যায় তাও দেখি মা নড়ে না এই ছবিটা সবাই দেখছেন মায়ানমারের এই করুণ ছবি বাবাজি আর আমি কেঁদেছিলাম এই ফেরির সিনারি দেখে বাচ্চাটা বাবার কাছে ডাক দিয়ে বলে আমি আম্মুর কাছে যাব দুধু খাব বাপ অতিষ্ঠ হইয়া রাগ হইয়া বাজান চেয়ারা দেখে বুঝছি বাপের বাপের নাক থেকে রক্ত পড়তেছে চেহারার মধ্যে খামসির দাগ জায়গায় জায়গায় কামড়ের দাগ বাপ যখনই বলে তোর মা নাই তোর মা মরিয়ে গেছে তখনই বাচ্চাটা কামড় দেয় আর ডাক দিয়ে বলে কে কইছে আমার মা নাই আমার মা এই কাছের বাক্সের মধ্যে ঘুমায় আমি আমার আম্মুর কাছে যাব তুদু খাবো এ বন্ধু সেদিন ফেরির অনেক যাত্রী কাঁদছিল জানার জন্য বাবার কাছে যে জিজ্ঞাসা করেছিলাম ভাইজান আপনার বিবি কখন মারা গেছে বলে হুজুর তো মরে না ও আমারে মারিয়া থুইয়া গেছে হুজুর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন কোনোদিন কোনো বাপের বলে সন্তান থুইয়া মায়ের নামিয়া যান হুজুর আমি আরে এত কই যে মা নাই কিন্তু বুঝে না দেখেন আমার কামরায় কি করছে কোন যুবক তুমি ভুলিয়ে গেছো আমার বন্ধুরে আমার বাবা দিরা এই লোকটা বাচ্চাকে বলে পটেটু দেই না আমি পটেটু খামো না আমি আম্মুর কাছে যাব আরো এগারো বারো বছরের সন্তানরা গাড়িতে বৈশা চুপে চুপে কান্দে দৃশ্যটা দেখিয়া ওরাও কান্দে বাদান কাদিজার মা সে এখনো কদর করো রসুল বলেন মা খুশি আল্লাহ খুশি রসুল বলেন মা না খুশি আল্লাহ না খুশি তোমার না নামাজ তোমার হজ তোমার জাকাত কোনো কাজে আসবে না যদি মা বাপ তোমার প্রতি বেদার থাকে আমার নবী মা বাবার কত ভক্ত ছিল জন্মের আগে তো নবী বাবা হারাইছি ও বাজান একদিন আল্লাহ রসুল মাঠে দাঁড়ায় দাঁড়ায় কান্দি সমস্ত সমস্ত বাচ্চাদের বাবারা যার যার বাড়িতে নিয়ে যাইতেছি আল্লাহ নবী এমনিতেই বলতেছে আল্লাহ আমার কি বাবা নাই আমার বাবা কি কোনোদিন আমার নিয়ে যাইব না এরা বন্ধু আবু জাহেল আমেনার কাছে খবর দিছে আমেনা দৌড়ায় গেছে আর কার মা গো সব ছেলেদের বাবা আছে আমার কি বাবা নাই আল্লাহ নবীর আল্লাহ নবীর মা ডাক দিয়ে বলতেছেন তোমারও বাবা আছে তবে তোমার বাবা মাটির নিচে ঘুমায় নবী ডাক দিয়ে বলতেছে আমি আমার আব্বুর দেখতে যাব আল্লাহ নবীর মা মেনা ডাক দিয়ে বলতেছেন তার শ্বশুরের কাছে আব্দুল মোত্তালিবের কাছে বললেন ও গো শ্বশুর মোহাম্মদকে তো মানাইতে পারতেছি না বাবার কবর দেখতে যাবে আল্লাহ নবীর দাদা ডাকতে বলতেছেন বৌমা যাও তবে তুমি একা যাইও না আমি না বিবি মরার পরে রসুলের দাদা আব্দুল মুতালিব বুকে হাত দিয়ে বলছিলেন আমি তখনই বুঝছিলাম আমার বৌমা আমি না বুঝি আর কি এমন গুণা করছো পাশান বিদুর হইয়া গেছো নবীর প্রেমের কথা শুনে অবধি তোর চোখে পানি আসে না আজকে তুই নবীর প্রেমে কাঁদবি না কবে কাঁদবি দে একটা ফোটার চোখের পানি দেখ তুই পুঁজি বানাইতে পারস নি দেখোস না কেমনে আলেমরা কান্দে কেমনে তলবেলেমরা কান্দে আবার নবী বলেন আল্লাহ ওনাদের বদলে যে বসিয়া যদি কোনো বুড়া চুলদারি সাদা লইয়া আল্লাহরে আল্লাহ পেয়া ডাক দেয় আমার আল্লাহ কয় ফেরেজ তারা বুড়ারে কানতে নিষেধ করা আমার লজ্জা লাগে আমি ওরে মাফ করে দিছি আল্লাহ ওলাদের মজলিসে বসিয়া কোন যুবক বান্দা যদি গুনার কথা বুঝতে পারিয়া মাপ চাওয়ার জন্য দিল থেকে একলাস নিয়ে যদি একবার আল্লাহ কইয়া ডাক দেয় আমার আল্লাহ কয় ফেরেজ তারা আমি ওর ডাকে সত্তর বার জবাব দিয়ে বলতেছি কি চা কি চা আমি দিয়ে দিব শিশু বালক নবী মোহাম্মদকে নিয়ে আমি না বিবি আমি তো কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেব দোয়াটা করতেছে কান্নার পরিবেশ নিয়া কারণ কান্নাকাটি করিয়া হাত তুললে আমার মাওলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ চোখের পানি দিয়া মাওলাকে হাত করা যায় বাবা জি আল্লাহ নবীর মা আমেনা বিবি উম্মে আইমানকে নিয়া সকল সাথী বানাইয়া চলে গেলেন আবদুল্লাহর কবর জিয়ারত করার জন্য ও বাজান দূর থেকে আমেনা বিবি বললেন ওই তো তোমার বাবার কবর আল্লাহ নবী বাবার পাগল হইয়া মা আমেনার হাতটা ছাড়াইয়া দিয়ে একটা দোল মাইরা বাবা বাবা চিৎকার দিয়ে কবর উপরে পড়ছে এত দূরে চিল্লা চিল্লা কয় আব্বু দুনিয়ার সব বাবারা বাচ্চাদের খুলে আমি মোহাম্মদ তোমার কাছে তুমি আমারে খুলে নেও না বাদান সেদিন বুঝি আবদুল্লাহ কবর থেকে বলছিলেন আল্লাহ আমার কবর ভাঙিয়ে দাও আমি আমার মোহাম্মদকে খুলে নিতে চাই আমি আমার মোহাম্মদকে কোলে নিতে চাই বাদানবী শিশু মোহাম্মদ নবীর কান্না দেখিয়া পথচারীরা সবাই দাঁড়ায় গেছে সেখানে খ্রিস্টানও ছিল সেখানে ইহুদিও ছিল সেখানে ধর্মীয় ছিল সবাই খালি দাঁড়ায় দাঁড়ায় কয় এত সুন্দর পোলা ডাকা যার চেহারার দিকে তাকাইলে চক্ষু শীতল হইয়া যায় কে রে বাবা হইয়া কান্দে দিনে একটা ডাক দেশ না বলস না আল্লাহ এই আমার বাগবাসী বলস না আল্লাহ এই ফতুল্লার চরমনায় মুজাহিদরা বলুস না আল্লাহ ওরে বাজান আমার মাওলা আজকে ডাক কবুল করবে ইনশাআল্লাহ আনসারীরা কান্না দেখিয়া থামিয়ে গেছে আর তুই আমি বাজার নবীর কান্নার কথা শুনিয়া কান্দি না অথচ তোর আমার মায়া নবী রজায় শুয়া কাঁদতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এখনো নবী শুইয়া শুইয়া উম্মতের মায়া রজা শুইয়া কান্দে হাসের ময়দানে নবী দি কাদার পোশাক লইয়া দাঁড়াইব আল্লাহ কইব এটা কি গায়ে দিছে নবী কইব উম্মতের মায়ায় রোজায় শুইয়া শুইয়া চোখের পানি দিয়া রোজার মাটির কাদা বানাইছি আমার উন্মতকে যদি তুমি মাপ না করো আমি জান্নাতে যাব না বাদাম সেই দিন আল্লাহ বলবে দেখেন হাসর মাঠে কে কে আপনি রুম্ম আপনি এখানে দাঁড়ান আপনি যারে কইবেন এটা আমার রুম্মত আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা নবী তখন আমাদের নূর দেখবে নবী তখন শ্রদ্ধার নূর দেখবে নবী তখন কান্নার নূর দেখবে নূর দেখে আমার নবী বলবে তুমি আস তুমি আমার রুম্ম তোমার চেহারার মধ্যে কান্নার মুখ দেখা যায় তোমার চেহারার মধ্যে আমার শূন্য দেখা যায় তোমার প্রত্যঙ্গের মধ্যে অজুর নূর দেখা যায় আস তুমি আমার উন্মত যখনই নবী বলবেন তুমি আমার উন্মত আল্লাহ বলবো তুমি আমার বান্দা আর আল্লাহ যখন কইব তুমি আমার বান্দা ফেরেস্তারা তখন কোলে নিয়ে কইব ওয়াদু খুলি জান্নাতি আস তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহ আল্লাহ আমাদের গুণা করতে করতে চোখের পানি শুকায় গেছে এরে বন্ধু কান্নাকাটি এটা খুব ভালো জিনিস কান্নাকাটি করিয়েই তো বাদান সৈয়দ ইসাক ইসাক হয়েছে কান্নাকাটি এই তো সৈয়দ ফজল করিম সৈয়দ ফজল করিম হয়েছে কান্নাকাটি এই তো বাদান সাইকুল হাদিস আল্লামা আজিলক রহমতুল্লাহ আজিলক হয়েছে কান্নাকাটি এই তো আমার বন্ধুগণ খাদা মনুদ্দিন মঈনুদ্দিন চিস্তি হয়েছে কান্নাকাটি এই তো বড় পীর আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি হয়েছে কাজে নবীর উম্মতের হায়াত পাবে কম কিন্তু চোখের পানি ফেলাইতে পারলে আল্লাহ কম হায়াত তুই আমার উন্মত না আমি তোরে চিনি না তুই দূরে সরে যা একবার চিন্তা করে দেখছ না কি সেদিন তোর উপায় নাই আমার উপায় নাই এর যুবক কোন হাত দিয়া মদ ধরছ কোন হাত দিয়া বাবা ট্যাবলেট ধরছ এর যুবক কোন টাকা খরচ করে তুই দাঁড়িতে খুল লাগাস আহা কেমনি তুই কান্না বাদ দিয়ে থাকস আহ অতীতে যা গুণা করছি করছি আজকে থেকে আল্লাহকে ভয় করার নিয়োগ করিয়া গুণা মাথের জন্য বলি আল্লাহ এ বন্ধু আল্লাহ নবীর কান্না দেখিয়া প্লিজ এখন কেউ উঠবেন না এখন কেউ নড়াচড়া করলে জায়গা ত্যাগ করলে নবীর সাথে বেহাদুবি হইয়া যাবে কারণ এখন নবীর জীবনী থেকে কথা বলতেছি কষ্ট হতেছে আপনাদের বলবো কি বলবো না চলবে কি চলবে না ভাইরা বসানো ভাইরা সবাই একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবীর কান্না দেখিয়া খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গেছে ধর্মযাজক দাঁড়ায় কয় তুমি কে নবী বলেন আমার নাম মোহাম্মদ হ্যাঁ তোমার নাম মোহাম্মদ তোমার বাবার নাম কি বলে আবদুল্লাহ বলে তোমারে কে নিয়ে এসে কার সাথে এসে কয় আমার মা মিনার লগে আইসি খ্রিস্টান পাত্রি ধর্মদাদক ডাক দিয়ে কয় শিগগিরি তোমার মার কাছে যা তৌরুতের মধ্যে লেখা আছে তুমি এই পদ দিয়ে তোমার বাবার কবর জিয়ারত করতে আইবা আর আমার জাতি বাইরা ইহুদি খ্রিস্টানরা তোমারে পাইলে তোমারে মাইরা ভালাইব মোহাম্মদ নবী তখন ছিল আমেনার তখন ও ওগো ভাই আপনি আমার এই খবর দিতেছেন আপনি আপনি কি তাদের দলের হইয়া মোহাম্মদের ক্ষতি করবেন না বলে করিও নিয়ত আগে ছিল কিন্তু তোমার মোহাম্মদকে তো কোনোদিন বাস্তবে দেখিনি এটা কে গো কেমনে আল্লাহ এত সুন্দর করে বলে এটা কে গো যার চেহারা দেখলে খিদার কথা ভুলে যায় এই চেহারার মধ্যে গো একজন সাহাবি নবীর চেহারা দিকে কান্দে সাহাবির নবী কয়ে কান্দ কেন সাহাবি কয় নবী ও আমি কান্দি একটা দুঃখের কথা মনে হয়ে গেছে এত সুন্দর চেহারার মধ্যে গো কেমনি তাই পেরেছিল পাথর মারছিল মা কোন নবীরে বলিয়ে তুমি গেছো বলে যার চেহারা শান্তি হয়ে যায় এই মধ্যে কেমনি তাই নিষ্ঠুরভাবে পাথর মারছিল পরে বদ্ধ নবীর উম্মত যারা তারাই তো নবীর প্রেমে কাঁদবে আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই আমনা বিবিকে যখন ধর্মযাজক বলে দিল নিয়ে যান নিয়ে যান মোহাম্মদকে নিয়ে যান আমিনা বিবি মোহাম্মদ নবীকে নিয়ে চলে যান আমার নবী বাবার কবর দিকে বারবার তাকায় দুঃখের পরে দুঃখ দেখেন না দেখেন না দুঃখের পরে দুঃখ মার সাথে আস্তে আস্তে বাদান আবুয়া নামক জায়গায় যখন আইলো মা বিনা ডাক দিয়ে কয় উম্মে আইমান আমার শরীরের মধ্যে কেমন জানি তাপ বাইরে গেল গায়ে হাত দিয়ে দেখে ওই জায়গায় উঠবা থামায় দিলেন কান্দে কান্দে কারণ সেদিন ঘোড়া আর উঠ জানতে পারছিল আমেনা চলিয়া যাবে বাজান পশু বকি কিন্তু বাজান আমার বাইরে মালাকুল মৌত দেখতে পারে ওবাদান ফেরিস্তাদেরকে দেখতে পারে যদি মাওলা শক্তি দিয়ে দেয় এ বন্ধু আমি না বিবি ডাক দিয়ে বলে মা মেনা বিবির মাথায় যখন জলপট্টি দেয় আমার বাইরের পানিতে ভিজে ভিজে তেনা নেকড়া দেয় আমেনা বিবি ডাক দিয়ে কয় লাভ কই কই মোহাম্মদের হাত কয় আমার নবী ছোট্ট ছোট্ট কচি কচি হাত বাড়ো মা গো কি হয়েছে তুমি আবার এরকম আমি না বিবি নবীর হাতটা লইয়া হাতে দিয়া কয় বোন রে আমার মোহাম্মদ কে দেইগা রাখি বড় শখ ছিল বড় আমি মা ডাক দেখা রাখি সুম্মাইমান আমার মোহাম্মদকে দেখা রেখে আমার নবী মায়ের ধরা দেখা মা তুমি কই যাইবা বাজার মা মেনা যখন মেহমান হাতের মধ্যে মোহাম্মদ নবীকে দিল কিছুক্ষণের মধ্যে তো আমেনা বিবির রু চলিয়া গেল এখন বাদান অন্যায় মানো আমেনা বিবিকে আদ্রভাবে টাচ করে কয় ও আমেনা বাজান কয়েকবার ডাক দিছে মোহাম্মদ নবীর সামনে আমার নবী দেখতেছে মামে না চোখ খুলে না মুখ খুলে না গলা চলে আমার নবী একটা চিৎকার দিয়া মায়ের জোরে জোরে বলে তুমি কই তাইলে কি আব্বার মতন তুমিও ঘুমাইলা বাজার ওই নবী সাহাবিদেরকে ডাক দিয়ে বলে তোমাদের কপাল ভালো তোমাদের মাও আছে তোমাদের বাবা আছে আর আমি মোহাম্মদের মাও নাই বাবাও নাই আমি নবী তোমাদেরকে বলতেছি মার পার নিচে বেস্ত মার পার নিচে বেস্ত মার পার নিচে বেস্ত আমার নবী বলেন আমার উন্মতের জন্য নামাজ কায়েম করা যেমন ফরস ঠিক তেমনি ভাবে মা বাবার হক আদায় করো তেমনি ফরস আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কাজী বাজান আর লম্বা নয় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইমানওয়ালারা তোমাদের প্রতি আমি রবের পক্ষে দুইটা কর্মসূচি এক নম্বর কর্মসূচি তোমরা সবসময় আমাকে ভয় করবা দুই নম্বর কর্মসূচি হইল তোমরা ভয় করবে ওলাদের সাথী হইয়া যাইবা আল্লাহ ওলাদের সাথী হইয়া যাইবা আর থানবির রহমতুল্লাহ আলাই বলেন এই দুই কর্মসূচি ঠিক রাখতে গেলে পাঁচটা কাজ ধারাবাহিকভাবে করা লাগবে নাম্বার এক সকল প্রকার গুণা সাইরা দিতে হবে নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন পালন করা লাগবে শুনতেছেন আপনারা খেয়াল আছে নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা লাগবে নাম্বার চার নবীজির সুন্নতে মোয়াক্কাদাগুলি ঠিক মতন আদায় করা লাগবে তার মানে উম্মতকে নবীর শূন্যতলা উন্নত হইতে হবে এই হলো চারটা পঞ্চম নম্বর হইল নবী বলেন থা নবী রহমতুল্লাহ আলাই নবীর কথা নকল করে বলেন এই হাদিসটা বুখারির মধ্যে আছে বাবাজি পঞ্চম নম্বর হইল কোন বান্দা বান্দাদের নিজের নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানাবে নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানাবে যেই বান্দা বান্দি চার দোকানে আড্ডা না দিয়া নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানাবে আল্লাহ রসুল বলেন আমার ওই উন্মতকে আল্লাহ বলি বানিয়ে দিবে আবার বলেন তো দেখি কয় কাজ কিভাবে করা লাগবে পাঁচ কাজ ধারাবাহিকভাবে করা লাগবে তাইলে কি হওয়া যাবে অলি হওয়া যাবে নাম্বার এক গোনা সাইরা দেওয়া বলেন নাম্বার এক দুই ফরজ হুকুম ঠিক মতন আদায় করা নাম্বার তিন গুলো ঠিক মতন আদায় করা নাম্বার চার নবীদের শূন্যতলা উন্মত হওয়া তার মানে জিন্দগিটারে বন্দিগি বানায় নেওয়া আমার রাজনীতি সুন্নত মোতাবেক আমার শিক্ষানীতি সুন্নত মোতাবেক আমার ব্যবসা নীতি সুন্নত মোতাবেক আমি উম্মত আমি শূন্যতলা উন্মত হব জিন্দগিরে বন্দিগি বানাবো কথা বলেন ঠিক না বেঠিক নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানাবো কারা কারা এই পাঁচ কাজ ধারাবাহিকভাবে করবো কারা কারা তৈরি না